আউজুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ জান্নাত সৃষ্টি করে জিব্রিলকে বলেছেন যাও তা দেখে এসো সে জান্নাত দেখে এসে বলল হে আমার রব আপনার ইজ্জতের কসম জান্নাতের ব্যাপারে কেউ শুনে তা প্রবেশ না করে থাকতে পারবে না তারপর আল্লাহ জান্নাতকে কষ্ট দিয়ে ঢেকে দিয়ে জিব্রিলকে তা আবার দেখে আসতে বলল সে আবার গেল ও তা দেখে এসে বলল হে আমার রব আপনার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি তাতে আর কেউ প্রবেশ করতে পারবে না আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে জিব্রিলকে বলেছেন যাও তা দেখে এসো সে জাহান্নাম দেখে এসে বলল হে আমার রব আপনার ইজ্জতের কসম জাহান্নামের ব্যাপারে কেউ শুনে তাতে কখনো প্রবেশ করবে না তারপর আল্লাহ তা আকর্ষণ বা প্রলোভন দিয়ে ঢেকে দিয়ে জিব্রিলকে তা আবার দেখে আসতে বলল সে আবার গেল ও তা দেখে এসে বলল হে আমার রব আপনার ইজ্জতের কসম আমি আশঙ্কা করছি তাতে প্রবেশ না করে আর কেউ থাকতে পারবে না আবু দাউদ তিরমিজি নাসাই ও আহম্মদ সহি হাদিসে কুৎসি হাদিস নং আটচল্লিশ আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ